পা নেই হাতের আঙ্গুল নেই তবুও থেমে নেই ভিক্ষাবৃত্তি করেই সংসার চালাচ্ছেন আকমল হায় রে জীবন দেখুন ভিডিওতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ভিক্ষা করি তাতে আপনার সংসার চলে এই যে কোনো রকম টানা কিসের উপর চলে কয় ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে